Awesome, I'm your friend Mishra. This is the Welcome to my channel. Welcome to another vlog 3. তো আজকে ব্লগটা একটু শর্ট হবে মানে একদিনে আর ডেসক্রিপশন পড়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় যাচ্ছি হোয়াটসঅ্যাপ তো আমরা এখন ডেস্টিনেশন হচ্ছে বাস স্ট্যান্ড আমরা এই লটার ফটর নিয়ে যাচ্ছি রোদ উঠেছে ফুল ফুটেছে আর কি বলবো বুঝতে পারছি না বাসে উঠে দেখা হচ্ছে তো গাইজ আমরা বাসে উঠে পড়েছি আপাতত তো এখানে একজন মিটিং আছে আমাদের মধ্যে মানে আমরা এখন চারজন আছি চারজন তার কথা একজন সামরাগাড়ি থেকে উঠবে আমরা অন্য গাড়ি থেকে সামরাগাড়ি যাবো তাকে তুলবো ট্রেন না পরপর দুটো বাস ছেড়ে দেওয়ার পর আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি শুধু এই ছেলেটার জন্য মানে অনেকটা জার্নি করার পর দু ঘন্টা মতো জার্নি করার পর আমরা অ্যাট লাস্ট আমাদের গন্তব্যস্থল ইকো oh পার্কে এসে গেছি গাইজ আমরা এখন ভেতরে ঢুকতে চলেছি এটা দেখতে পাচ্ছি নিকো পার্ক লেখা আছে ফুলের বাগান কত অনেক ফুল দেখতেই পাচ্ছি আমি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলতে হবে না জানি জানি তো গাইজ আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি আমি নিজের কেন মুখ দেখাচ্ছি আমি ভিউ দেখাই এই যে গাইজ দেখতে পাচ্ছেন কত ফুল ট্রেন হ্যাঁ, এখানে ছেলেরা বানানো রয়েছে সাইকেল চাপবো কিন্তু এদেরকে সাইকেল চাপতে দেওয়া হবে না কারণ আমরা এটা পুরোটাই সস্তায় করতে চাই আমরা সাইকেল দেখতে পাচ্ছেন এখানে মানে যেমন খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে কিনে খেতে পারবেন অনুপম হ্যাঁ। আমি সাইকেল এরকম করলে হবে না mama. Você daí. Na vitória, ganha a Yes. I saw the view there. I don't even know that. Thank you. আপাতত আমরা ডিহাইড্রেট হয়ে একটু জল খেলাম আর এর এখন ছবি তুলতে ছবি তোলা নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে এখন একটু কিছুক্ষণ পর আমরা আবার একটু এগোবো স্যাড কাপলরা যদি আসে চব্বিশ এই চোদ্দো তারিখে মানে সিঙ্গেল তো আমি সেই জন্য চোদ্দো না চব্বিশ মনে থাকে না এখান থেকে তুলেই প্রপোজ করে দিতে পারবে কোনো প্রবলেম নেই হ্যাঁ, তবে একটু গার্ডদের বেছে বা গার্ড মানে এদের ছবি তোলা আর শেষ হচ্ছে না ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে খাবো কখন ভাই এবার ডিহাইড্রেট হয়ে যাচ্ছি এখানে কি হচ্ছে বলুন তো মানে সেলিব্রিটি লোকরা এসছে তো তো একের পর একজনের সাথে দেখা হচ্ছে ছেঁকে ধরছে লোক এই দেখুন না এ অটোগ্রাফটা অটোগ্রাফ কাপটা অটোগ্রাফ যাই হোক মানে এখানে আমার অনেক ফ্যান্সরা ঘুরছে আমাকে বারবার ছেঁকে ধরছে মানে ওই যাই হোক ওই ওখানে আর একটা ছেলে আছে তাকে মানে ওই যাই হোক মানে ওই ছেঁকে ধরছে গজব বেইজ্জতি হ্যাঁ ইয়ার মানে আমরা আর ঘুরতে পারছি না এখন কটা বাজে কটাই বাজে একটা মানে দেড়টা মতো বাজে এরা আর কি থাকতে পারছে না এরা পেতে ফেলেছে সব এরা সব পেতে ফেলেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন আবার ঘুরতে বেরিয়ে পড়েছি জাস্ট একটা জায়গা দেখলাম তো এদের স্টপেজ স্টপেজে ছবি তোলার ধুম পড়ে যায় তখন আমরা ভিউ দেখি नहीं चाहिए बे बे প্যান্ডামিক আচ্ছা, সিচুয়েশনে এখানে ইকো পার্কে এত ভিড় সবাই নিজের মাস্ক মেনটেন করছে মিনিটে মিনিটে এখানে ঘোষণা করা হচ্ছে <laughs> ঘোষণা করা হচ্ছে যে হাত স্যানিটাইজ করার জন্য এরা বেয়ারা ছেলে এদের কিছু হবে না এমনি মাস্ক পরেনি আমি পড়েছি এরা কোভ্যাক্সিন লাগিয়ে নিয়েছে সেটা বড় কথা না বড় কথা এদের মধ্যেই করোনা ভাইরাস তিন চারবার হয়ে গেছে এদের মনে এক পেক ওল্ড বং লাগাও ভ্যাকসিন এমনি রেডি মোটামুটি এখানে বেশিরভাগ লোকই মেনটেন করছে আমি যতটা দেখতে পাচ্ছি বেশিরভাগ লোকই মেনটেন করছে চলে এরা সবাই সোয়েটার খুলে ফেলেছে এত গরম হচ্ছে আমি আর সৌরভ বাদ বাকি সবাই সোয়েটার খুলে ফেলেছে আমরা মানুষের বাচ্চা প্রপার সৌর হ্যাঁ বলতে পারবো যে বাটারফ্লাই পার্কের যদি বা নেই আছে কি জানি না তো ঢুকছি রাইস হ্যাঁ এগুলো বাটারফ্লাই বাবু ঠিক বলেছে আচ্ছা এখানেই ছবি দেখে ভেতরে আছে কি নেই শালিক পাখি দেখতে পাচ্ছি অনেক বাটারফ্লাই থাক না থাক গার্ডেনটা অনেক বড় ফুল গাছ আছে অনেক এখানে অনেক মানে কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছি আমাদের ছেলেপুলেরা পেছনে পিছিয়ে গেছে আমরা দুজন একসাথে হেঁটে চলেছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন গার্ড বসে আছে তো মাস্ক না পড়লে কিছু বলছে না বাট জমায়েত করলে একটু মানে খিটখিট করছে যেটা স্বাভাবিক এ ভদ্র ছেলে মাস্ক পরে আছে সারা জীবন ঘরে থাকতাম আমার মাস্ক পরে বাটারফ্লাই দু চারটে আছে আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না দু চারটে ডোন্ট থিঙ্ক অনেকগুলো গাইজ আমরা এখন বাটারফ্লাই পার্ক থেকে বেরিয়ে পড়লাম এই যে যেগুলো দেখি আমাদের ধোঁকা দেখানো হয়েছে কুল মুল অনেক কিছু এখানে আছে এখানে এদিকে আছে সো গাইস মানে এবার আমরা যাচ্ছি লেকে লেকের ধারে তো হ্যাঁ লেকের ধারে লেকের ধারে যাচ্ছি না আমাদের এখন এ হলো আমরা সেভেন ওয়ান্ডার্সটা দেখবো তারপরে যাবো লেটস গো গাই সত্যি তো আমরা খুবই মানে ইকো পার্কেও যে এত কিছু দেখা যায় জানতাম না ছেলেগুলোর খালি এ দেখুন দেখুন দেখুন ছেলেগুলোর খালি হাওয়াজ দেখুন এরা দেখেই হাওয়াজ পেয়ে গেছে আমি এটা তখন বলেছিলাম পিকনিক স্পটের জন্য খুব ভালো ফ্যামিলি পিকনিক না বললেও লোকে জানে কারণ এটা ইকো পার্ক পার্ক ঠিক আছে আমার ব্লগ বিদেশিরাও বিদেশিরাও দেখে আমার ব্লগ তুই ওরম ভাবছিস কেন কই কই কই কই এই হাতে এই তো কচ্ছপ এটা অ্যাকচুয়ালি আসল কচ্ছপ কিন্তু হ্যাঁ? আপনারা আমাদের দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল বাট এটা আসল সেভেন ওয়ান্ডার্স টিকিট কাউন্টার একটু টেনশনে বলবো আমি একটু বিদেশি বিদেশি ভাব রাখবো এই তুমি একটু রাখবো থামস আপ বলে দে আর ঘুটমে সোয়াগ হ্যাঁ তো নয় এটা এই ছেলেটা নিজের টাকায় কিনেছে কিনে খাইয়েছে সেটা বড় কথা নয় সেভেন ওয়ান্ডার্সের ভেতর ঢুকে পড়েছি পড়েছি পড়েছি প্লিজ ডোন্ট টাচ আচ্ছা টাচ নয় করবো না টাচ করবে না লোকে বসে ছবি তুলছে গাইজ আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ডোন্ট টাচ আচ্ছা পিরামিডের ভেতরে ঢোকা যাবে চ ভেতরে ঢুকো পিরামিড মমি দেখবো চ সো গাইস আমরা পিরামিডের ভেতরে চলে এসেছি সবাই সেলিব্রিটি মামি আর এরাও কদিন পর এখানে সমাধি হয়ে যাবে আমি জানি এই যে ফোনটা একটু সমাধি হয়ে গেছিল সো গাইস এক্সিট করছি यहाँ फोन स्टोरेज का फूल है এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কাছে গিয়ে দেখাবো কিন্তু ওখানে হচ্ছে ভিড় আমি দেখতে পাচ্ছি কোন দিকে এদিকে দেখতে পাচ্ছেন আমি বারবার হেই গাইজ বলছি ভেতরে আমরা ঢুকবো লাফাবো তিরিশ টাকা দিয়ে ঢুকেছি গাইজ এমনি এমনি নয় না এদের এখানেও ছবি শুরু হয়ে গেল গাইজ আমরা আসলাম আর জাস্ট এই পড়াটা মিন যাই হোক ওয়াটারফল যাই হোক এটা শুরু হয়ে গেল VIP man man man VIP আমি এরকম করলাম হাতটা করলাম দুজনে আপনাকে আশ্চর্যের বিষয় চিনের পাশে দিয়ে যাচ্ছে কিন্তু মাস্ক পরে আমি আবার এখানটা দাঁড়াবো রেস্ট অ্যাকচুয়ালি কী হচ্ছে আপনারা ব্লগ দেখতে দেখতে ভাববেন হয়তো আমি বারবার দিকে তাকাচ্ছি বাট কেন আসলে নিজেকে দেখতে পাচ্ছি এখানে বাট ক্যামেরাটা অ্যাকচুয়ালি এখানে লাইটটা এখান থেকে বড্ড ভালো এটা ঠেলে দেওয়ার প্ল্যান করছে আমাকে আমি মরে গেলে এরা দায়ী আজকে যদি মরে যায় তুই যে বল ওপরে টাকা টাকা তুই যে চীনের পাঁচিরে এখন আছিস তুই মাস্ক পরিস নি কেন যার জিনিস তাতে গন্ধ হবে সেটা বলো আমাদের দেশের ভাইরাস আমাদের লাগবে না पर आधा निकल रही है अरे अरे জাস্ট জাস্ট জাস্ট লুক চীনের প্রাচীর থেকে চীনের প্রাচীর থেকে আমরা তাজমহল তাজমহল দেখতে পাচ্ছি অনুপমের বাড়ি থেকে ভিডিও কল করেছে যদিও বা আমি জানি না আমি এরকম হাত বাড়িয়ে ছবি তুললাম গাইস এরা সবাই তুলছিল সবাই তুলছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে আমার ইচ্ছা হলো মাস্ক পরে হাত বাড়িয়ে আচ্ছা আমি মাস্ক পরে নিয়েছি ভুল করে খুলে ফেলবো কোনো ব্যাপার না সবাই মাস্ক পরে নিয়েছে ভুল করে ইউ ক্যান সি এই আমাদের ছেলে দুটো ওখানে কাপলদের মতো কিরকম গল্প করছে আমি জানি না আমি মনে হয় জুমে ফেটে গেছে আমি দেখতে পাচ্ছি না আলোর জন্য আমরা চলে এসেছি ওর ওখানে গল্প করে যাচ্ছি সেভেন ওয়ান্ডার্স কমপ্লিট এবার যাবো লেকের সারে খুব টায়ার্ড হয়ে গেছি আর একটু রেস্ট করবো আর তারপর সুন্দর অন্ধকারে নামানোর সন্ধ্যের অন্ধকারের আলোতে মানে লাইটে লাইট শোটা দেখবো তারপর হয়তো ক্যাফে বুথের জন্য একটু ওয়েট করবো তারপর আর ক্যালমা এটা মানে দেয় না এগুলো এখানে পয়সা দিয়ে জল নিতে হয় খাওয়ার জল মাটি খাওয়ার খাওয়ার মজাটা কিন্তু আলাদা চলো দারুণ মজা পেয়েছি আমি এইটার জন্য এত মুস্তি পেয়ে গেছে আবার বলছে ব্যালেন্স কর দোলনা দুলতে দুলতে হঠাৎ আমাকে দেখে খুব অবাক লাগতে পারে বাট স্যাডেস্ট স্ট্রু কি ব্লগটা ওখানেই শেষ অ্যাকচুয়ালি আমরা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে ভুলে গেছিলাম তারপর চার্জ ফার্জের একটু ইস্যু হলো তারপর বেশি কিছু অ্যাকচুয়ালি ছিল না আমরা লাইট অফ শোটাও দেখিনি কারণ আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর আমরা ক্যাফে করে আসিনি বাসে করেই এসেছি তো একটু প্রবলেম হয়ে যেত তো আমি জানি এতটা দেখার পর যদি কেউ এই ক্লিপটা আমার দেখে এসে আমাকে অবশ্যই খিস্তি করবে প্লিজ আমার কিছু করার নেই সরি আর আপনাদের জন্য এইটা যাতে আমি আমার প্রায়শ্চিত্ত করতে পারি তার জন্য আপনাদেরকে একটা সুন্দর ওয়েবসাইটের কথা বলে যাই তো আমার ডিসক্রিপশানে দেখবেন একটা ওয়েফএক্স ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কে অনেক স্টক থাকে ওরা আগে থেকে আপনাকে দশ লাখ টাকা দিয়ে দেয় সেই দশ লাখ টাকা দিয়ে স্টক কিনে বেচে আপনাকে আর্ন করতে হয় ওরা ফার্স্টে আপনার ওয়ালেটে টোয়েন্টি রুপিস দিয়ে দেবে তারপর আপনাকে থার্টি রুপিস আর্ন করে ফিফটি রুপিস করলে আপনি ওখান থেকে সেটাকে রিডিম করে আপনার পেটিএম ওয়ালেটে নিয়ে আসতে পারবেন তো যাদের যাদের পেটিএম অ্যাকাউন্ট আছে কেওয়াইসি করা আছে তার জন্য তো খুব ভালো জিনিস মানে দু সপ্তাহে পঞ্চাশ টাকা ঘরে বসে বসে কোনো কাজ ছাড়াই আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রইলো ওইখানে লিঙ্কটা গিয়ে তোমরা ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট ওপেন করতে পারো ওখানে নিজের নাম ধাম কাজ জানতে চাইবে তারপর তোমার পেটিএম নাম্বার জানতে চাইবে তারপর ওখানে তোমরা ওয়ালেটে কুড়ি টাকা ঢুকবে যদি তোমরা জিমেল দিয়ে খোলার পর জিমেলে গিয়ে ইমেলটাকে ভেরিফাই করো তাহলে তাহলে এইট্টি পার্সেন্ট লোক আসে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব লাইক না করে চলে যায় তো তাদেরকে অনুরোধ করছি যে এটা ফ্রি পুরো সাবস্ক্রাইব করুন ভিডিওটা পছন্দ হলে লাইক করুন ভিডিও আপনার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান অ্যান্ড সব থেকে ভালো ব্লগ যদি আমি এখন অবধি করে থাকি খুব বেশি করিনি এটা মনে হয় তিন নম্বর তো খুব ভালো ব্লগ বলতে গেলে এইটা অযোধ্যা পারফেক্ট ছিল অনেক বড় কিন্তু তাও আমার মন মতো ছিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কি বলবো দেখা হবে পরের এপিসোডে তাড়াতাড়ি দেবো সেটা বলছি অ্যান্ড